আল্লাহ তালা বলে বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমি তোমাকে স্বপ্নে আমার দান করলাম আমি তোমাকে চক্ষু দান করলাম আমি তোমাকে পা দান করলাম আমি তোমাকে হাত দান করলাম আমি তোমাকে রিজিক দান করলাম আমি তোমাকে বিবেক দান করলাম এত দামি দামি নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম তো তোমাকে আমি আল্লাহ তালা এত সুন্দর কইরা গঠন কইরা এত সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে পাঠাইলাম তোমাকে যেহেতু আমি বানাইছি তো আমার একটা মাকসাদ আছে কি নাই জোরে আওয়াজ করে বলেন আমাদেরকে যে আল্লাহ তালা বানাইছে এর পিছনে মাকসাদ আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আল্লাহ তালা যখন দুনিয়া সৃষ্টি করছে লৌহ মাহফুজ আরস করছি সব কিছু সৃষ্টি করার পরে আল্লাহ তালা সমস্ত মাকলুককে খেলায় লিপ্ত করাইয়া দিছে সব মাকলুক নিজের জিকির করতেছে ফেরেস্তারা পর্যন্ত আল্লাহর জিকির করতেছে যাকে আল্লাহ তালা রুকু দিতে বলছে সে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালার কুদরতি কদমে রুকু দিয়ে থাকবে যাকে আল্লাহ তালা বলছে সেজদা দেওয়ার জন্য সে কেয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকবে যাকে আল্লাহ তালা তসবি গণনা করতে বলছে সে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালার তসবির গুণগান গাইতে থাকবে আল্লাহ বলে না না না আমি এত কিছু বানাইলাম এ এত মখলুকাত আমি বানাইলাম গরু বানায় সাইরে দিলাম মহিষ বানায় সাইরে দিলাম বাঘ বানায় সাইরে দিলাম ফেরেস্তা বানায় সাইরে দিলাম জিন বানায় সাইরে দিলাম না না না না আমার কুদরতি কলিজা ঠান্ডা হয় না বলে বলুন সুহান আল্লাহ আমার কুদরতি কলিজা ঠান্ডা হয় না ফেরস্তরা বলে আল্লাহ কি করলে আপনার কুদরতি কলিজা ঠান্ডা হবে কি করলে আপনার ভালো লাগে আমাদেরকে একটু বলুন আল্লাহ বলে না না না সব কিছু তো বানাইলাম আমার কুদরতি কলিজা ঠান্ডা হইতেছে না এক কাজ করো জমিন থেকে এক মোট মাটি নিয়ে আসো সোহান আল্লাহ জমিন থেকে এক মুঠ মাটি নিয়ে আসো মাটিটা নিয়া ফেরেস্তার একখান মূর্তি বানাইছে অনেক সুন্দর করে মূর্তিটা বানাইছে বানানোর পরে আল্লাহ তালা ডাক দেয়া বলতেছে এই ফেরেস্তারা খবরদার সাবধান আমি যেই মূর্তিটা তোদেরকে বানাইতে বলছি এই মূর্তির পুরা বডিটা তোরা বানাবি খবরদার সাবধান এই মূর্তির চেহারার ভিতরে তোরা হাত লাগাবি না হায় হায় দেখেন না চিন্তা করে আল্লাহ আরস বানাইলো হাত লাগান নাই আল্লাহ কুর্সি বানাইছে কুং ফায়া কুং বইলা সাথে সাথে হয়ে গেছে আল্লাহ দুনিয়া বানাইছে কুং বলছে ফায়া কুং হয়ে গেছে আল্লাহ আসমান বানাইছে সব কিছু হয়ে গেছে আল্লাহ যত মাখলুকাত আছে সব কিছু বানাইলো কুং বইলা এমনকি একটা মাকলুক বানাইলো যেই মাকলুককে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলতেছে এই মাকলুকের পুরা বডিটা তোরা বানাবি সাবধান এই মাকলুকের চেহারার মধ্যে তোরা হাত লাগাবি না এইবার সব ফেরেস্তারা বডিটা বানাইয়া মূর্তিটা বানাইয়া আল্লাহর সামনে দাঁড়া করাইয়া দিছে আল্লাহ তালা আসছে আসার পরে ওই বান্দা আদমকে যখন বানাইছে মানব জাতিকে যখন বানাইছে আল্লাহ তালা কুদরতি হাতটা চেহারার উপরে বুলাইয়া দিছে বলেন না সুহান আল্লাহ কুদরতি হাতটা কপালের উপরে বুলাইয়া দিছে কেন বুলাইছে সেটাও বলবো আল্লাহ তালা কুদরতি হাতটা কপালের উপরে বুলাইয়া দিছে বুলাইয়া নিজের কুদরতি হাতের মধ্যে আদম থেকে কেয়ামত পর্যন্ত যত রুহু আসবে সমস্ত রুহু আদমের পিঠের মধ্যে থাবুর দিয়া ঢুকাইয়া দিছে বলেন না সুবাহান আল্লাহ হাতটা আদমের কুদ্র কপালে আল্লাহ তালা কুদরতি হাত দেয়া বুলাই দেয়া বলতেছে আদম শোনো শোনো শোনো আমি কোনো মাখলুকাতের কপালের উপরে হাত লাগাই নাই কোনো মাখলুকাত বানানোর জন্য হাত লাগাই নাই আদম তোমার কপালের ভিতরে আমি হাত লাগাই দিলাম খবরদার সাবধান এই কপাল আমি আল্লাহ ব্যতীত আর কারো কাছে যেন নত না হয় বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহ তালা বান্দাকে কত সুযোগ করে দিছে আল্লাহ তালা কত সুযোগ করে দিছে দেখেন দেখেন আল্লাহ যখন আদমকে বানাইছে আদমকে বানানোর পরে ভিতরে রুহু ঢুকায় দিছে ঢুকায় সমস্ত ফেরেস্তাদেরকে বলতেছে এই ফেরেস্তা সব সেজদা কর আদমকে সম্মানিত কর আদমকে সেজদা করে সম্মান জানা সব ফেরেস্তা চেষ্টায় পড়ে গেছে আদমের চেষ্টায় পড়ে গেছে কিন্তু একটা ইবলিস এক জ্ঞানী আল্লাহর সাথে বড় নাফারমানি করছে আল্লাহর সাথে বুদ্ধি খাটাইতে গেছে সে আল্লাহর কাছে যুক্তি পেশ করছে আল্লাহ আমি তো আগুনের তৈরি আগুন তো উপরের দিকে যায় আদম তো মাটির তৈরি মাটি তো নিচের দিকে যায় তো আমি কেন আদমকে চেষ্টা করব আদম তো আমাকে চেষ্টা করবে আল্লাহ বলে প্লিজ যুক্তি আমি পছন্দ করি না আমার কাছে যুক্তির কোনো রায় হয় না তোমাকে বলছি সেজদা করতে তুমি সেজদা করবা যেহেতু তুমি সেজদা করো নাই যাও যাও যাও তোমাকে আমি আজীবনের জন্য নাফরমান ঘোষণা কইরা জাহান্নামি বানায়া দিলাম আল্লাহ তালা এবার কি কয় শোনেন শোনেন আল্লাহ তালা যখন জাহান্নাম জান্নাত থেকে বের করে দিল ইবলিসকে ইবলিস এবার আল্লাহকে ডাক দেয়া বলতেছে আল্লাহ জান্নাত থেকে তো বের করেই দিলা এই আদমের কারণে তো জান্নাত থেকে বের করে দিলা আমি তো জান্নাতের ভিতরে বড় শান্তিময় জীবন যাপন করতেছিলাম তুমি তো আমাকে বের করে দিলা আল্লাহ তবে তুমি আমাকে একটা শক্তি দেয়া দাও যে আদমের কারণে আমি আজকে জান্নাত থেকে বের হয়ে গেলাম এই আদমের প্রতিটা শিরায় শিরায় শিরায় শিরায় চতুর্দিক থেকে যেন আক্রমণ করে তাকে ধোকা দিতে পারি বলেন না নাউজুবিল্লাহ প্রতিটা চতুর্দিক থেকে সামনে পিছনে ডানে বাম চতুর্দিক থেকে যেন আমি ধোকা দিয়া তাকে জাহান্নামি করে ফেলতে পারি যাতে করে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে আমার অংশটা ভারী করতে পারি আল্লাহ তালা কি বলে আল্লাহ বলে যা তোরে দিয়ে দিলাম আল্লাহ একবার বলেন না আল্লাহ ইবলিসকে বলতেছে যা তোকে ক্ষমতা দিয়ে দিলাম আমার আদমের চতুর্দিক থেকে তুই হামলা করবি ধোকা দিবি জাহান্নামি বানায় নিবি যা তোকে আমি এই শক্তি দিয়ে দিলাম ফেরেস্তারা প্রেশান হয়ে গেছে আল্লাহ এটা কি করলেন ইবলিস তো এবার আপনার সমস্ত বান্দাদেরকে জাহান্নামি করে ফেলবে আল্লাহ তালা ফেরেস্তা গুলো এক দেয়া বলতেছে ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না বলেন না সুবাহান আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না ইবলিস বলেছে চতুর্দিক থেকে ধোকা দেবে সামনে থেকে ধোকা দেবে পিছন থেকে ধোকা দেবে ডানের থেকে ধোকা দেবে বামের থেকে দিকে দেবে কিন্তু দিক তো চারটা না দিক হচ্ছে ছয়টা আমি ইবলিসকে দুইটা দিকের নাম বুলাইয়া দিছি ও চারটা দিকের নাম বলছে আর দুইটা দিক বাকি আছে ফেরেস্তারে বলে আল্লাহ কোন দিক কোন দিক কোন দিক একটা দিক হচ্ছে উপরের দিক আর একটা দিক হচ্ছে নিচের দিক বলেন না সোহান আল্লাহ আমার বান্দাকে ধোকা দেবে প্লিজ ধোকা দিতে দিতে দিতে দিতে দিতে তাকে জেনার ভিতরে লিপ্ত করে দিবে তাকে নাফারমানির ভিতরে লিপ্ত করে দিবে তাকে অপরের সম্পদ আত্মসাত করার ভিতরে লিপ্ত করে দিবে তাকে কবির আগুনার ভিতরে লিপ্ত করে দিবে তাকে নামাজ পড়তে দিবে না তাকে রোজা রাখতে দিবে না তাকে হজ করতে দিবে না এমন সময় যখন হঠাৎ করে আমার বান্দার মনে পড়ে যাবে হায় হায় আমাকে আল্লাহ কেন বানাইলো আমাকে কেন বানাইলো আর আমি দুনিয়াতে কি করতেছি যখন আমার বান্দা এই কথা স্মরণ হয়ে যাবে আমি মালিকের কথা যখন বান্দার স্মরণ হয়ে যাবে আমি মালিকের কাছে ওই যেতে বলছিলাম দুইটা দিক বাকি আছে একটা দিক নিচের দিক আর একটা দিক উপরের দিক সুন্দর করে অজু কইরা আমার ঘর মসজিদের মধ্যে ঢুইকা আমার কুদরতি কদমে নিচের দিকে যখন সেজদা দিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাবে উপর দিকে হাত দুইটা উঠায়া আমি মালিকের কাছে ভিক্ষা চাবে আর আমার মালিকের কাছে নাফার মানির জন্য কান্নাকাটি করতে থাকবে আমি আল্লাহ তালা তোমাদের সামনে ঘোষণা দিচ্ছি ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো আমার বান্দার জিন্দিগির সব গুণা মাফ করে তাকে আমি নিষ্পাপ বানায়া দিব